স্বাধীনতা টিভি চেতনায় স্বাধীনতা বিসমিল্লাহির রহমান ওয়াহিম বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া স্বাধীনতা টিভি বিভিন্ন এলাকায় চার ইঞ্চি ছয় ইঞ্চি পাইপের মাধ্যমে অবৈধ তিতাস গ্যাস সংযোগ দিয়ে তিতাস গ্যাস কর্মকর্তা কর্মচারী শত শত লাইন সংযোগ করে দীর্ঘ বছর যাবৎ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ যেন মগের মূল্য লুটপাট কত যুগ ধরে তিতাস কর্মকর্তা দেশের সম্পদ গিলছে জনগণের অধিকার থেকে বঞ্চিত করে কোটি কোটি টাকা পাচার করে বিদেশে এভাবে লুটপাট চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতি হবে পাকিস্তানের মতো দেউলিয়া যারা দেশ দেশের অর্থনীতি লুটপাট করে সাধারণ জনগণকে ভোগান্তিতে ফেলছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত বিশাল এলাকা জুড়ে তিতাস কর্মকর্তা অবৈধ সংযোগ দিয়ে টাকা লুটছে বৈধ গ্রাহকদের করছে বিপাত্তি অন্যদিকে তিতাসের লুটপাট দেখে অর্থশালী মিল ইন্ডাস্ট্রির মালিকেরাও সুবিধা গ্রহণ করে গ্যাসের এখানে আমাদের অনেক বৈধ গ্রাহক আছে শিল্প গ্রাহক আছে তারা গ্যাসের অভাবে তাদের উৎপাদন অনেকটা কমে কমে যাচ্ছে এবং চলতেছে না সেই ইন্ডাস্ট্রিগুলো ভালো গ্যাস পাবে অবৈধ যে গ্যাস লাইনগুলো আছে আমরা সেই গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন না করে কোটি কোটি টাকা তিতাসের বিল বকেয়া রেখে তিতাস কর্মকর্তাকে ঘুষ দিয়ে গ্যাস ব্যবহার করছে টাকার বিনিময়ে পার পেয়ে যাচ্ছে বকেয়া পড়ছে তিতাসের কোটি কোটি টাকা